পতন হলো গণতান্ত্রিক ভারতের প্রথম বটবৃক্ষের গত পাঁচই নভেম্বর প্রয়াত হলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যাম শরণ নেগি মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো পাঁচ বছর জানা গিয়েছে উনিশশো সালের পয়লা জুলাই শরণ নেগি জন্মগ্রহণ করেন তিনি হিমাচল প্রদেশের কিন্নর জেলার বাসিন্দা পেশায় হিমাচলের কালপা এলাকার একটি স্কুলের শিক্ষক ছিলেন উনিশশো সালে চৌত্রিশ বছর বয়সে তিনি ছিলেন দেশের প্রথম ভোটদানকারী ব্যক্তি তারপর থেকে তিনি নিয়মিত ভোট দিয়ে আসছেন এমনকি শতায়ু সাতসরণ গত দোসরা নভেম্বর হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন তবে এই ঐতিহাসিক ব্যক্তিত্ব এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে বাড়িতেই ভোট দেন কারণ আগের মতো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ভোট দেওয়ার শারীরিক সামর্থ্য হারিয়ে ফেলেছিলেন তিনি ঠিক সেই জন্যই পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা করেন কিন্নরের ডেপুটি কমিশনার আবিদ হোসেন উল্লেখ্য উনিশশো সালে ইংরেজ শাসনের অবসান হওয়ার পর স্বাধীন ভারতের সংবিধান তৈরি হতে লেগে যায় প্রায় আড়াই বছর উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সংবিধান চালু হয় এই সংবিধান মেনে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে সারা দেশে ভোট প্রয়োগ হলেও অত্যধিক ঠান্ডার কারণে হিমাচলে ভোটদান প্রক্রিয়া শুরু হয় পাঁচ মাস আগে কারণ হিমাচলে ওই সময় প্রবল তুষারপাত হয় ফলে হিসেব মতো উনিশশো একান্ন সালে স্বাধীন ভারতের প্রথম ভোটদান ব্যবস্থা চালু হয় শ্যামসরণ হিমাচলের কিন্নর জেলার একজন ভোটার নির্বাচন কমিশনের রেকর্ড অনুযায়ী উনিশশো একান্ন সালের পঁচিশে অক্টোবর দেশে তিনিই প্রথম ভোট দেন এদিকে গণতান্ত্রিক ভারতের প্রথম ভোটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা প্রশাসনের তরফে নেগিল শেষযাত্রার আয়োজন করা হয় রাষ্ট্রীয় মর্যাদা তার শেষ কৃত্য সম্পন্ন হয়